টু আনাদার ব্লগ আমি শুভ রাহেন আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল উইথ শুভ রাহেন তো আজকে আমি যে জায়গাটা আছি সেই জায়গাটা খুবই স্পেশাল ঢাকার মধ্যে এখন আমি আছি ধানমন্ডিতে আলিপুরের মোড়ে তো এখানে একটা বাসার ছাদ এসলাম এখানে একটা ছোট্ট করে বাসার ছাদে ছোট্ট করে একটা বাগান আছে তো সেই বাগানটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন সামনে এসেছি তো এই ছাদটার উপরে ছোট্ট একটা ছাদ কিন্তু তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফল গাছ তারপর ফুল গাছ মানে বিভিন্ন গাছ আছে তারপর তারপরে কবুতরও আছে তো আমরা এখন এক এক করে দেখব এই ছাদে কি কি রয়েছে তো আমার সাথে আসুন আর দেখতে থাকুন ভিডিওটা শুরুতেই এটা একটা ফুল গাছ বেশ ফুল এটা কি ফুল বলে মেবি আমিও জানি না এই যে এখানে আবার সিম গাছ আছে এগুলো সিম গাছ সিম হবে এই হলো লাউ লাউ গাছ আর এখানে এখানে এই যে এখানে কবুতর এখানে কবুতর পালে এগুলা মেবি সবগুলা বাংলা কবুতর ওগুলো বাংলা কবুতর এখানে যা কবুতর আছে বাংলা কবুতর আছে এমনকি খোপের মধ্যে কবুতরের বাচ্চাও আছে আর আমার এই পাশে টমটম আছে এগুলোতে টমটম মানে ছাদে এত সুন্দর পরিবেশে মানে এত সুন্দর একটা বাগান মানে খুবই মনোমুগ্ধকর পরিবেশ বাগানটা এই যে গাছ আবার এই যে টমেটো গাছ এর পাশে আছে করলা গাছ এপাশে করলা গাছ আছে আর উপরে একটা আছে কারণ করলা সিম হচ্ছে লাউ তার জন্য একটা গাঁদা আছে তো এই পাশে স্মেল কি ফুলকপি হ্যাঁ ফুলকপি এগুলো ফুলকপি তো এই পাশে যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে এগুলা ভিতরে মানে ফুলকপি লাগাইছিল মানে এখনো উঠে না নাকি উঠে না উঠবে এই পাশে এটা হলো যে একটা বড় ড্রাম কাইটা এটার ভিতরে বড় ড্রামটা কাইটা এটার ভিতরে যে কমলির শাক আমরা গ্রামে যে সব কমলির শাকগুলো বিলে পাওয়া যায় সেটা এখন ঢাকা বাসার ছাদেই পাওয়া যাবে কমলির শাকগুলো এগুলো কমলির শাক পালং শাক আর এগুলো হচ্ছে একটু উঠে দেখে এই যে ড্রাম কাইটা বড় ড্রাম কাইটা দুই ভাগ করে এটার মধ্যে মাটি দিয়ে জৈব সারটা সব কিছু দিয়ে এটা হলো পালং শাক ওই পাশে ওইটা হলো কি ওটাও পালং শাক এগুলো ক্লব শাক তারপরে এই যে মরিচ গাছ আছে শাকটাকে একটু ঘুরে দেখো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদরা খুব ছোট তারপরও অনেক সুন্দর এক পাশে কবুতর আর গাছালি দিয়ে ভরা অনেক সুন্দর একটা বাগান তো এখানে অনেক কিছুই আছে লেবু থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে লাউ থেকে শুরু করে একদম অনেক ফলাদি আছে তারপর এই যে এখানে বেগুন যে বেগুন গাছে বেগুন ধরছে বেগুন ধরছে ওই যে আবার সাদা বেগুন আছে ওখানে সাদা বেগুন আর এই পাশে একটা লেবু গাছ আছে লেবু গাছে লেবুও ধরছে হ্যাঁ এটা এটা মেবি কাগজি কাগজিটা আর এই যে পেয়ারা পেয়ারা আর এই পাশে এটা হলো পেঁয়াজ গাছ না এটা পেঁয়াজ গাছ কিছুদিন পরে এগুলার ভিতরে অনেক বড় বড় পেঁয়াজ পাওয়া যাবে যেটা একদম হালাল একদম হালাল কোনো মানে ফরমালিন তো নেই নেই একদম হালাল পেঁয়াজ মানে এখানে যা আছে এই বাগানে একদমই হালাল কোনো ফরমালিন নেই একদম পিওর খাবার যাই এই জন্য আমাদের বাড়িওয়ালা এত সুন্দর করে মানে অনেক টাকা খরচ করে এই ছাদের উপরে অনেক সুন্দর করে একটা ছোট্ট একটা বাগান করছে বাগানের মধ্যে মানে যা যা থাকার কথা সব কিছুই আছে আবার মোটামুটি আর কি সব কিছুই আছে আর এখানে হলো যে এটা আনারস গাছ পাইনঅ্যাপেল আনারস গাছ তো এগুলাতে কোনো আনাপেল হয় নাই তো হবে নেবি আশা করি হবে সামনে তারপর এই পাশে তো ওই যে কত সুন্দর করে দেখছেন এটা হলো রিং রিংয়ের ভিতরে মাটি দিয়ে সারটা সব কিছু কমপ্লিট করে দিয়া তারপর এই গাছ রোপণ করলো এখন এই গাছে ফল ধরাও শুরু হলো এইটা হলো মানে কি বলে এটা গাছ গাছটা ভিতরে দুইটা গাছ একটা পেয়ারা গাছ গাছটা গাছ আসলে আমরা ঢাকার মধ্যে যারা থাকি সবার বাসার ছাদে যদি এরকম সুন্দরভাবে আমরা একটা ছোট্ট করে একটা বাগান তৈরি করি তাহলে অনেক সুন্দর লাগবে এমনকি আমাদের পরিবেশটাও সুন্দর হবে ঢাকার ভিতরে মানে যে একটা জল তারপর বায়ু দূষণ এগুলা থেকে মুক্তি পাওয়া যাবে আমার আমরা তো সবাই জানি যে গাছ গাছ থেকে আমরা অক্সিজেন পাই তো এই হিসাবে সুন্দর হবে তো আমার পাশে যে ছাদগুলো আছে ওই ছাদগুলোতেও ছোটো ছোটো করে বাগান আছে তো এই ছাদে তো আমাদের বাড়িওয়ালার এই ছাদে নিচে নিচে একটা ছাদ আছে এটা হলো তো ছয়তলা ওটা পাঁচতলা নিচে একটু এখানে অনেক ধরনের গাছ আছে অনেক হ্যাঁ, এইখানে আপনার অনেক ধরনের গাছ আছে এলো আম গাছে যে ফুল ধরছে আম হবে এবার তো আম গাছ বকুল ফুল গাছ তারপর বিভিন্ন গাছ আছে এখানে তো আমি একটু আপনাদেরকে নিচে নিয়ে যাই নিচে নিয়ে না গেলে আপনারা বুঝতে পারবেন না এখানে কত ধরনের গাছ আছে তো চলুন নিচে